আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নগর ধামইরহাট সীমান্তে ছয়টি স্বর্ণের বার সহ এক কারবারিকে আটক করেছে বিজিবি উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান নগর আওয়ামী লীগের মহল্লা কমিটির ঈদ পূর্ণ মিলনের অনুষ্ঠানে বললেন জামান লিটন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের অন্তর্গত সাংগঠনিক পঁচিশ থেকে সাঁত্রিশ নং ওয়ার্ডের সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণমিলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও Rajshahi city mayor A H M Khairuzzaman Liton তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হয়েছে যা এখন দৃশ্যমান তাই এবারের নির্বাচনের স্লোগান হবে উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান তিনি বলেন আগামী একুশ জুন রাজশাহী সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারলে অন্তত পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান করা হবে এছাড়াও নগরের পরিধি বাড়ানো হবে নৌবন্দর স্থাপন করে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি করা হবে খারুজামান লিটন আরও বলেন বিএনপি নির্বাচনে না এসে আবারও যদি অতীতের মতো আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে হত্যা করে তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শাহাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হক পিন্টু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার সহ অন্যান্যরা এ সময় বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নওগাঁর ধামইর হাটের সীমান্তে ভারতে পাচারকালে ছয়টি স্বর্ণের বার সহ কিবরিয়া নামের এক চোরা কারবারিকে আটক করেছে চোদ্দ বিজিবি ব্যাটালিয়ন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত লাগুয়া চকিলা গ্রাম থেকে তাকে আটক করা হয় আটক কিবরিয়া ধামইরহাট উপজেলার চক বদল গ্রামের আলাউদ্দিনের ছেলে শুক্রবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চোদ্দ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন তিনি জানান আটক কিবরিয়া দীর্ঘদিন যাবৎ মাদক চোরা কারবারের সাথে জড়িত এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে বেশ কিছুদিন ধরে তার চলাফেরা মনিটরিং করছিল বিজিবি এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত লাগোয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে সাতশো গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় তিপ্পান্ন লক্ষ তেরো হাজার টাকা বিজিবি অধিনায়ক আরও জানান সোনা চোরা কারবারের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে আটক আসামিকে ধামরহাট থানায় হস্তান্তর করা হয়েছে অন্যদিকে ধামরহাট সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কসমেটিক্স ও শিশু খাদ্য উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা আমাদের স্পেশাল টিমের অপরাপর সদস্যবৃন্দ ওনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে আমরা ওনাকে আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে নিয়ে আসি এবং ওনাকে ডিটেল সার্চ করি সার্চ করে আমরা দেখতে পাই ওনার বডির সাথে অভিনব কায়দায় ওনার পায়ে অ্যাংলেটের মাধ্যমে ফুটবল খেলার অ্যাংলেটের মাধ্যমে ছয়টি স্বর্ণের বার আটকানো সাতশো গ্রামের মতো স্বর্ণের ওজন আমরা পাই আমাদের যেই এক্সপার্টরা আছেন ওনারা আমাদেরকে জানান এবং এই স্বর্ণটি চব্বিশ ক্যারেটের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শনিবার শহরের ফুড পেস্টা রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় মতবিনিময় সভায় অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহিন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাসের সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ